How to create and verify Bet365 account in Bangladesh এই সার্চটা আমরা অনেকেই দেখতে পাই অনেকেই করে এটা এখন খুবই প্রিয় একটা সার্চ হয়ে গেছে অনেকের জন্য লাস্ট মান্থে অনেক পরিমাণে এই এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ হয়েছে তো যাই হোক অনেক ধরনের ভিডিও ইউটিউবে দেখতে পাই অনেক ভাইরা দেয় কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে ভেরিফাই করতে হয় যাই হোক তো সেই বিষয়টা নিয়েই আমার এই ভিডিওটা করা তো এই ভিডিওটার মাধ্যমে আপনি দেখতে পারবেন কিভাবে এই বেট তিনশো পঁয়ষট্টিতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং অ্যাকাউন্টটি ভেরিফাই না করে আপনি কোনোভাবেই এখানে খেলতে পারবেন না আপনি ডলার এখানে ঢোকাইতে পারবেন কিন্তু এখান থেকে ডলার আপনি তুলতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হবে তো আমরা আগে একটু হয়তো অনেকে জানেন যে বেড তিনশো পঁয়ষট্টিটা আসলে কী যারা জানে না তাদের জন্য একটু বলে দিই এটা হচ্ছে একটা বেটিং সাইট যেখানে আপনি ডলারের মাধ্যমে ক্রিকেট ফুটবল যাবতীয় সব খেলাতে আপনি ব্যাট খেলতে পারবেন তো এখানে ব্যাট খেলার জন্য আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেই অ্যাকাউন্টটি আপনার আইডি কার্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট এই সকল তথ্য দিয়ে আপনি ভেরিফাই করতে হবে তখনই আপনি খেলতে পারবেন এবং আপনার আপনি যদি এখান থেকে কোনো জিতেন তো সেটা আপনি তুলতে পারবেন শুধু ভেরিফাই অ্যাকাউন্ট থাকলে আপনার তো এখানে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় কীভাবে ভেরিফাই করতে হয় সেই নিয়মগুলাই আমরা আজকে দেখব তো চলুন এখানে কিভাবে একটি অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন সেটা দেখি তো এখানে অ্যাকাউন্ট খোলার জন্য এই যে উপরে জয়েন নাও এই জয়েন নাও নিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে জয়েন নাও একটা পেজে নিয়ে যাবে এই যে এখানে তো এখানে আপনি যদি আপনি পুরুষ হয়ে থাকলে মিস্টার আর যদি মেয়ে হয়ে থাকেন সচরাচর আমাদের দেশে মেয়েরা অ্যাকাউন্ট করে না তারপরে বলে দেই মিস মিসেস এগুলো সিলেক্ট করতে পারেন তারপর আপনার ফার্স্ট নেম এখানে ফার্স্ট নেমটা বসাবেন আপনি আপনার ID card voter ID card passport বা ড্রাইভিং লাইসেন্সের যে ফার্স্ট নেমটা দেওয়া আছে ফর এক্সাম্পল যদি আপনার নাম থাকে <clears throat> আসাদ মাহমুদ রুবেল তো আপনি এখানে লিখবেন ফার্স্ট নেমে লিখবেন আসাদ মাহমুদ এবং সার নেমে লিখবেন শুধু লাস্ট নেমটা রুবেল যাই হোক এইখানে দিবেন আপনার বার্থডেট বার্থডেটটা আপনার আইডেন্টিটি কার্ডে যা দেয়া আছে তাই দিবেন আপনার ইমেল অ্যাড্রেস দিবেন মনে রাখবেন আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে যদি এর আগে কোনো অ্যাকাউন্ট করা থাকে সেটা নেবে না তো আপনাকে নতুন একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে আপনার মোবাইল নম্বরটা ভালোভাবে দেখিয়ে দিবেন এখানে এইট এইট জিরো আগে থেকেই দেওয়া আছে আপনি শুধু ওয়ান দিয়ে শুরু করবেন তো যাই হোক এখানে অপশনগুলো <clears throat> চুজ করে নেবেন আপনি কি কি চান আপনি নোটিফিকেশান চাইলে এটা সিলেক্ট করবেন যদি আপনার মোবাইলে আপনি এস এম এস হিসেবে তাদের অফারগুলো পেতে চান এখানে ইয়েস দিবেন না চাইলে না ইমেল রিসিভ করতে চাইলে ইয়েস দিবেন যাই হোক এখন আসছে মেইন ইম্পর্টেন্ট পার্ট যেটা হলো অ্যাড্রেস অ্যাড্রেস লাইন ওয়ানে আপনার ব্যাংক থেকে আপনি যে স্টেটমেন্টটা তুলবেন সেই স্টেটমেন্টে যেই অ্যাড্রেসটা দেওয়া আছে হুবহু সেই অ্যাড্রেসটা আপনি এখানে বসাবেন এবং ট্রাই করবেন সেটা যেন দুই লাইনে লিখতে পারেন আপনার অ্যাড্রেসটা যতটুকুই হোক বড় হোক বা ছোটো হোক সেটাকে দুই লাইনে করার চেষ্টা করবেন এবং মনে রাখবেন আপনার ব্যাংকে থেকে যে স্টেটমেন্টটা তুলে আনবেন সেটা যেন নব্বই দিনের মধ্যে আপনার লেনদেন থাকে আপনার যে অ্যাকাউন্টে নব্বই দিনের মধ্যে লেনদেন আছে আপনি কেবল সেই অ্যাকাউন্ট দিয়েই করতে পারবেন অথবা আপনি বিদ্যুৎ বিল দিয়েও করতে পারবেন টেলিফোন বিল দিয়েও করতে পারবেন যদি সেই বিলগুলো আপনার নামে হয়ে থাকে তখনই তো আপনার সিটি দিবেন স্টেটটা আসলে অপশনাল এটা না দিলেও চলবে পোস্টাল কোড দিবেন আপনার আইডি কার্ডে যে পোস্টাল কোডটা আছে তারপরে এখানে দেবেন ইউজার নেম তারপরে আপনার পাসওয়ার্ড দিবেন ছয় থেকে বত্রিশটা ক্যারেক্টারের একটু হার্ড পাসওয়ার্ড করার চেষ্টা করবেন তারপরে আপনার এটা অনেক ইম্পর্টেন্ট ফোর ডিজিট কোড তো ফোর ডিজিটটা ফোর ডিজিট কোডটা আপনাকে ভুললে হবে না যদি আপনি এমন কোনো কোড দিন ভুলে যান তাহলে কিন্তু পরবর্তীতে আপনি প্রবলেমে পারবেন সেই জন্য আমি বলবো ফোর ডিজিট কোডটা আপনি আপনার বার্থ ইয়ারটা দিয়ে দেবেন যেমন ধরুন আপনি যদি উনিশশো পঁচানব্বইতে জন্ম হয়ে থাকে তা আপনি ফোর ডিজিট কোডটা দিয়ে দেবেন ওয়ান নাইন নাইন ফাইভ উনিশশো পঁচানব্বই তাহলে এটা আপনার ভুল হওয়ার কোনো চান্সই নেই তারপরে এখানে আপনি <clears throat> এই তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাগ্রি করবেন অ্যাগ্রি করার পরে যখন আপনি জয়েন নাও বাটনে এটাতে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট হওয়ার পরে আপনি আপনার ওইটা অটোমেটিক লগ হয়ে যাবে লগ হওয়ার পর আপনি মাই অ্যাকাউন্টে গিয়ে আপনার ডকুমেন্টগুলো আপলোড করে দেবেন আপনার ভোটার আইডি কার্ডের ছবি তুলবেন এবং বেস্ট ব্যাঙ্ক স্টেটমেন্টের ছবি তুলে আপনি আপলোড করে দিলে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে যাবে ভেরি হওয়া ভেরিফাই হওয়ার পরেই আপনি এখানে খেলতে পারবেন তো এখানে খেলার জন্য আপনার একটি নেটেলার অ্যাকাউন্ট লাগবে অথবা একটি স্ক্রিল অ্যাকাউন্ট লাগবে সেটাও ফুল ভেরিফাই করা থাকতে হবে ফেস ভেরিফিকেশন সহ তো সেটা নিয়ে আমাদের অন্য ভিডিও আছে আপনি আমাদের এইটা সম্পর্কে বিস্তারিত জানতে এলে আপনি আমাদের অন্য ভিডিওগুলো ভিজিট করুন আমাদের চ্যানেল ভিজিট করুন বেড তিনশো পঁয়ষট্টি সম্পর্কেও আমাদের অনেক ভিডিও দেয়া আছে অনেক তথ্য দেয়া আছে গোপন তথ্য আছে তো আপনি সেগুলো যদি জানতে চান তাহলে আপনি আমাদের চ্যানেলটি একটু ঘুরে আসবেন বিভিন্ন ধরনের উপকারী ভিডিও আছে তো শেষে আরেকটি কথা বলতে চাই আপনি যদি এই কাজগুলোকে খুব বেশি কঠিন মনে করেন তো আপনি আমাদের থেকেও ফুল ভেরিফাই করা অ্যাকাউন্ট কিনতে পারেন আমাদের থেকে ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট কিনতে হলে আপনি বাম পাশে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করুন সেক্ষেত্রে আপনার কোনো ডকুমেন্টই লাগবে না শুধু আপনাকে একটা পেমেন্ট করতে হবে আর আপনার ইমো অ্যাকাউন্টে আপনি অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টে ইনফরমেশনগুলো আপনি পেয়ে যাবেন সাথে আপনি একটি ভিডিও পাবেন টিউটোরিয়াল ভিডিও যে ভিডিওটার মাধ্যমে আপনি এই বেড তিনশো পঁয়ষট্টিতে লগ ইন করা থেকে শুরু করে ডলার ঢোকানো খেলার নিয়ম ডলার কিভাবে আপনি উইড্র করে আপনার বিকাশে নেবেন সম্পূর্ণ কিছু সুন্দরভাবে সাজায় একটা ভিডিও বানানো হয়েছে সেটা আপনি সাথে ফ্রি পাবেন তো আপনি যদি ফুল ভেরিফাই করা অ্যাকাউন্ট এখনই কিনে নিতে চান আপনি এখনই এই নাম্বারে কল করে কিনে নিতে পারেন আপনি সাথে সাথেই খেলা শুরু করে দিতে পারবেন কারণ এখানে ভেরিফিকেশনের জন্য আপনাকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা তারও বেশি ওয়েট করতে হয় তারপর আরেকটা জিনিস আপনাকে বলে রাখি আপনি যদি নিজে নিজে কোনো অ্যাকাউন্ট ট্রাই করেন আর আপনার সেই অ্যাকাউন্টে যদি ভেরিফাই না হয় তাহলে ওরা আপনার আইপিটা সেভ করে রেখে দেবে পরবর্তীতে যদি আপনি অন্য কোনো অ্যাকাউন্টে খেলেন তাহলে আপনার ওই অ্যাকাউন্ট আর ওই অ্যাকাউন্ট দুইটাই একসাথে ব্যান করে দেবে সাসপেন্ড করে দেবে সো এই কাজ আপনি ভুলেও করবেন না যদি আপনি আপনার নিজের নামে অ্যাকাউন্ট করার ইচ্ছা থাকে সেটাই আপনি ফুল ভেরিফাই করবেন করে খেলবেন ঠিক আছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর তিনশো পঁয়ষট্টি সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের বাকি ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ